এভরিওয়ান আমি প্রমিতি কর্মকার ফ্রম টেসল বাংলাদেশ আজকে তোমাদের সবাইকে আমাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আজকে আমাদের কিছু ইংলিশ লেসেন্স গুরুত্বপূর্ণ কিছু ইংলিশ লেসেন্স নিয়ে আমাদের সাথে আসছেন মোহাম্মদ ইয়াসির স্যার আমাদের টেসল বাংলাদেশেরই ফাউন্ডার স্যার আপনাকে ওয়েলকাম করছি আমাদের আজকে কিছু গুরুত্বপূর্ণ English lessons hello thank you very much Promiti okay শেখা তো বোরিং জিনিস not uh, right <laughs> Okay, uh, English language is considered nowadays as technology. And uh, in our country, it is really a tough nut to many because বাংলাদেশিদের কাছে ইংলিশটা অনেক uh, কঠিন মনে হয় there are a lot of reasons behind that like uh, আমরা ইনপুট লেভেলে আমাদের খুব খারাপ অবস্থা থাকে like we have got less exposure to the language তো আ- আমরা চেষ্টা করব এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমরা যে প্রমিত এবং আমি যে ভিডিওগুলো তৈরি করব এগুলো খুব সাধারণ এলিমেন্টারি লার্নার যারা একদম ইংলিশে যাদের বেসিক খুবই খুবই খারাপ তাদের জন্য specially we we are making this videos একদম হ্যাঁ বয়সে ছোট এবং লার্নিংয়ে ছোটো আর কি হ্যাঁ, তো তাদের জন্য তৈরি করব আমরা আর বাংলাদেশিদের একটা বিলিফ যে গ্রামার না শিখলে তো ইংলিশ শেখা আসলে হ্যাঁ, হবে না তো আসলে গ্রামার দরকার আছে কারণ it is one of the elements of English language so আজকে আমরা সেন্টেন্স মেক করাটা হতো আসলে একটা ব্যাপার না if you can make sentence you can communicate if you can make sentence you cannot communicate so আজকে আমরা গ্রামারের একটা আইটেম আমরা শিখব এরকম আমরা প্রায় সাম থাউজেন্ডস অফ ভিডিওস আমরা তৈরি করবো স্লোলি এবং এই ভিডিওসগুলো দেখলে ইংলিশের একটা বেসিক অবশ্যই সবার হবে for the learners online right and this videos are free for all of you যেটি করতে হবে ফ্রি দেখে দোয়া করতে হবে টিসল বাংলাদেশের জন্য আমাদের জন্য টিসল বাংলাদেশের ক্যাম্পাসে ভিজিটও করা যেতে পারে ওকে সো আজকে আমরা যে লেসেনটি শিখব গ্রামারের সেটাকে আমরা বলছি ফ্রেজেস অ্যান্ড ক্লোজেস সো আমরা সংক্ষেপে সিঙ্গুলার আকারে বলি phrase and clause well phrase and clause এই দুটো টার্ম তোমার মনে আছে কিনা হাই স্কুল লেভেলে শুনলেই মাথা গরম হতো দিস ইজ রিয়েলি টাফ আমরা ডিফারেন্ট মানে করতে পারতাম না মানে আলাদা করতে পারতাম না ফ্রেজ কোনটা ওকে এবং আমিও সাকসেসফুলি ফেল করতাম দুটোর মধ্যে পার্থক্য করা তো আমরা প্রথমে ফ্রেজে যাই তো phrase what is a phrase phrase আসলে বলতে কী বোঝায় আমি যদি বলি কাউ এটা কি আসলে ইটস এ ওয়ার্ড কিন্তু আমি যখন বলবো আ খাও নাও ইটস এ ফ্রেজ তার মানে হচ্ছে আর আরও উদাহরণ দিই আমি সে ফর এক্সাম্পল ফ্যান না if I say nice fan তখন ইটস এ phrase. তার মানে হচ্ছে যখন একটা ওয়ার্ড ইটস এ ওয়ার্ড যখন মোর দ্যান ওয়ান ওয়ার্ড হয়ে যাবে একটার চেয়ে বেশি ওয়ার্ড হয়ে যাবে তখন সেটা ফ্রেজ হবে এখন একটার চেয়ে কয়টা বেশি হবে লাইক দুটা হতে পারে তাহলেও ফ্রেজ তিনটা ওয়ার্ড হলেও ফ্রেজ চারটা পাঁচটা ছয়টা আটটা দশটা হ্যাঁ দশটা ওয়ার্ড দিয়ে ফ্রেজ কম হয় হতে পারে তো কিন্তু একটার বেশি হতে হবে so that is a phrase তো আমরা ফ্রেজের সংজ্ঞা বলতে পারি a group of words a group of words এটা ইকুয়াল টু ফ্রেজ তাহলে প্রমিতি বলো তো ফ্রেজ কি তাহলে phrase is a group of words and that's all next group of words একটা গ্রুপ অফ ওয়ার্ডস হতে হলে কয়টা ওয়ার্ড লাগবে minimum more than one more than one মানে তাহলে মিনিমাম কয়টা মিনিমাম টু মিনিমাম টু তুমি ক্যামেরা দেখতে বলে ভালো হয় মিনিমাম টু হতে হবে রাইট দ্যাটস গুড সো আমি যদি বলি আ নাইস হ্যাঁ এটা কি ওয়ার্ড না ফ্রেজ কীভাবে বুঝলাম there are more than one words right so one two three এবং এটা একটা দেখো it's a chunk of a sentence chunk মানে কি চাঙ্ক অর্থ হচ্ছে খণ্ড অংশ C H U N K chunk মানে টোটাল একটা সেন্টেন্স যদি বলা হয় যে I have a nice fan I have a nice fan please speak up so that the viewers can listen to you clearly তো I have a nice fan সেটা কি একটা পূর্ণ সেন্টেন্স না কিন্তু আন আই স্পেল এটা ওই বড় সেন্টেন্সটার একটা খণ্ডিত অংশ so it's a group of words okay phrase হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস এবং এটা একটা চাঙ্ক খণ্ডিত অংশ অফ এ সেন্টেন্স একটা সেন্টেন্সের খণ্ডিত অংশ হচ্ছে ফ্রেজ রাইট ওকে এবার phrase normally is not a sentence একটা ফ্রেজ কখনো সেন্টেন্স নয় রাইট আমি যদি বলি আ নাইস ফ্যান এটাকে আমি একটা সেন্টেন্স বলবো নট এ কমপ্লিট সেন্টেন্স তো কিন্তু আমি যদি বলি এরকম লিখি যদি ইটস আ নাইস ফ্যান এবং আমি এখানে একটা ফুল স্টপ দিই এখন কি হয়েছে now it's a sentence right তো ইটস আ এটাও একটা ফ্রেজ করা যাবে আবার আমি যদি বলি এরকম যে আ নাইস ফ্যান এটাও একটা ফ্রেশ করা যাবে আবার যদি বলি শুধু নাইস ফ্যান এটাও একটা ফ্রেশ করা যাবে I have a question if uh, if I say that it's a and then we stop here. Is this means it's a a phrase? It's a phrase. Yeah. Uh, এটাকে বলা হয় ব্যাকওয়ার্ড ট্রেনিং আমরা ইটস আ এটি একটি এটারও কিন্তু একটা একটা খণ্ডিত অংশ মিনিং হয় যেটা দিয়ে সেন্টেন্স মেক করতে আসলে হেল্প করবে তো ফ্রেজ বানাতে গেলে এদিক থেকে আসা ভালো যেমন একটা word nice fan it's a phrase a nice fan it's a phrase কিন্তু ইটস আ নাইস ফ্যান এটা একটা সেন্টেন্স তাহলে আমরা একটু রিভিউ করি what is a phrase it's a group of words কয়টা ওয়ার্ড মিনিমাম থাকবে মিনিমাম দুটো ম্যাক্সিমাম আমরা জানি না কয়টা অনেকগুলো থাকতে পারে আর এটা একটা খণ্ডিত অংশ যে কোনো একটা সেন্টেন্সের একটা খণ্ডিত অংশ আচ্ছা এবার আমার প্রশ্ন যে ইটস এ চাঙ্ক চাঙ্ক মানে খণ্ড রাইট যেমন তরকারি খণ্ড হয় এরকম ইটস এ চাঙ্ক আচ্ছা আমাকে বলো যে ফ্রেজ তাহলে আমাদের শেখা দরকার কি যেহেতু এটা কঠিন লাগে স্টুডেন্টদের কাছে হাই স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত সবার কাছে ফ্রেজ মানে কঠিন এর টাইপস আছে অনেকগুলো লাইক নাউন ফ্রেজ বার phrase adjective phrase adverb phrase prepositional phrase সেগুলো আমরা আস্তে আস্তে যাবো আজকে শুধু ফ্রেজ অ্যান্ড ক্লজের ডেফিনেশন শিখবো তো এটা আমাদের কেন লাগছে তো do have any guess tell the audience আমার কাছে যেটা মনে হয় যে ফ্রেজ লার্নিংটা আমাদের কমপ্লিট সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে সেন্সটা খুব ভালো মতো ডেভেলপ করতে হেল্প করে আর এছাড়াও ফ্রেজ অ্যান্ড ক্লজ হচ্ছে আমাদের ইংলিশ আমাদের আমাদের যখন একাডেমিক লাইনে আমরা পড়াশোনা করি সেক্ষেত্রে আরও যেসব সেক্টরগুলো আছে আমাদের গ্রামারের সেগুলোও খুব ভালোভাবে গ্র্যাপ করতে আমাদেরকে হেল্প করে if I'm not wrong sir না ইউর নট রং আসলে ফ্রেজ হচ্ছে খণ্ডিত খণ্ডিত অংশ মানে মিনিং দিয়ে এটা কমপ্লিট মিনিংয়ে যেতে আমাদের হেল্প করে এবং ফ্রেজগুলো পাশাপাশি আমরা বিল্ডিং ব্লকসের মতো বসাই বসানোর পর সেন্টেন্স তৈরি হয় আসলে phrases help us build sentences okay আচ্ছা এখন প্রশ্ন যে ফ্রেজ জান না জানলে কি ইংলিশ শেখা যায় কি না ভেরি ভেরি পসিবল ইয়াস একটা ছোট বাচ্চা নিশ্চয়ই রাইট সে শুনে শুনে আসলে ফ্রেশ সে হ্যাঁ। শিখে ফেলে তো আমরা ফ্রেশ শিখলাম এবার আমরা যাব হচ্ছে আমাদের একটা ওয়াইপার ওয়াইপার একটু দেখি থ্যাংক ইউ আমরা এবার যাব ক্লস রাইট এবার আমরা দুটার মধ্যে পার্থক্য দেখব সো এবার আমরা যাচ্ছি clause C L A U S E clause clause হচ্ছে সামটাইমস আমরা বলি যে it it can be a part of a sentence আর it can be a complete sentence তো নর্মালি এটা বলা হয় যে এরকম ডিফাইন করা হয় যে আমি যদি বলি ইটস ফাইন এখন এটাকে আমি কি ক্লজ বলবো না কি সেন্টেন্স বলবো ক্লজের অর্থ হচ্ছে part of a big sentence part of a sentence part of sentence এবং এটার মধ্যে অবশ্যই একটা সাবজেক্ট প্লাস একটা ভার্ব থাকতে হবে না আর ক্লস কখনো হবে না কিন্তু ফ্রেজে সাবজেক্ট থাকা কোনো ম্যান্ডেটরি না মানে এটা ম্যান্ডেটরি মানে থাকা যাবে না ফ্রেজ হলে আই মিন সাবজেক্ট থাকা যাবে না আর ক্লজ হলে সাবজেক্ট থাকতেই হবে কখনো সাবজেক্ট সাইলেন্ট থাকতে পারে যেমন আমি যদি বলি প্লিজ গো আসলে আমি তোমাকে বলেছি ইউ প্লিজ গো আর প্লিজ ইউ গো তো এখানে সাবজেক্টটা সাইলেন্ট আছে কিন্তু ইটস এ সেন্টেন্স এখন অনেক সময় সেন্টেন্সের ক্লজের অনেক টাইপস আছে like principal subordinate coordinate clause তখন আমাদের একটু কনফিউশন আসবে যে এটা কি সেন্টেন্স নাকি ক্লজ আমরা আপাতত ধরে নিচ্ছি সেন্টেন্স কয়টা জিনিস দিয়ে শেষ হয় জানো পাঞ্চুয়েশন মার্ক ফুল স্টপ দিয়ে শেষ হয় কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হয় এক্সক্লামেশন মার্ক দিয়ে শেষ হয় এই তিনটা জিনিস দিয়ে একটা সেন্টেন্স শেষ হয় তাহলে এখানে দেখো is a full stop so it's a sentence as a full stop it's also a sentence আমি যদি can I go it's a sentence আমি বললাম how come how come the exclamation mark দিয়ে how come so is also a sentence right so এগুলো হচ্ছে সেন্টেন্স অ্যান্ড ক্লজ আমরা যেটা ডিফাইন করেছি পার্ট অফ এ সেন্টেন্স আর এটার মধ্যে কি থাকবে সাবজেক্ট অ্যান্ড ভার্ব থাকবে সাবজেক্ট অ্যান্ড ভার্ব থাকবে ঠিক আছে সো আজকে আমরা শিখলাম ফ্রেজ অ্যান্ড ক্লজ আবার একটু রিভিউ করি আমরা phrase is a group of words যেটা সাবজেক্ট থাকবে না ক্লজ ক্লজের মধ্যেও কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস থাকে কিন্তু একটা সাবজেক্ট থাকতে হবে এবং ভার্ব থাকতে হবে অবশ্যই সাবজেক্ট থাকতে হবে ভার্ব থাকতে হবে এবং ফ্রেজ অ্যান্ড ক্লজ দিয়ে দুটা দিয়েই আমরা কি করি আসলে উই ক্রিয়েট সেন্টেন্সেস তো সেন্টেন্সেস কোথায় লাগে to talk and to write right so ladies lady only হ্যাঁ okay so we learn two grammatical items like phrase and clause So dear viewers, thanks for watching us. Uh, thanks from TESOL Bangladesh and thanks from Prometheus. Prometheus, right. So we'll be right back with another video with another lesson. Till then, bye-bye. Assalamu alaikum.